আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছিলাম আমার চ্যানেলের মধ্যে কিভাবে ফ্রি বিটকয়েনগুলো আর্নিং করবেন অনায়াসে কিন্তু আপনি করতে পারবেন যদি আপনি সেই ভিডিওগুলো দেখেন এবং যারা কাজ করছেন তারা কিন্তু অনেকেই আর্নিং করছে যেটি আমাকে ইমেল করে জানিয়েছেন আশা করি আপনি সেই ভিডিওগুলো দেখবেন অনুরোধ থাকলো আজকে তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেটি দু সালে যাত্রা শুরু করেছে এবং ইন্টারন্যাশনাল এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি হিউজ পরিমাণ কাজ করে ডেলি আপনি পাঁচ থেকে ছয় ডলার আর্নিং করতে পারবেন যদি আপনি ভালোভাবে সময় ইনভেস্ট করেন তো ফ্রিতে আর্নিং করার জন্য আপনার মধ্যে সবচেয়ে বেস্ট যে অপশনটি খুঁজেন সেই অপশনটির মধ্যে আমি মনে করি এই ওয়েবসাইটটি অন্যতম কেননা আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই ভিডিওগুলো আমি পাবলিশ করার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই ওয়েবসাইটটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রিয়েট creativebugs.com creativebugs.com এই ওয়েবসাইটটিতে আপনি আজকে কাজ শুরু করতে পারবেন অনায়াসে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সো ভিডিওটি দেখার শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে দেখতে পাচ্ছেন সেই অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন আর আপনি যদি ভিডিওসে ক্লিক করেন আমার চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে এবং আরো কয়েকটি পিটিসি সাইটের উপরে আমি রিভিউ দিয়েছি আশা করি স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখলে অনায়াসে আপনি মাস শেষে মোটামুটি একটি ভালো আর্নিং করতে পারবেন সো ফিরছি একটু পরে সাথে থাকুন সোলের শেখাঙ্কিত ওয়েবসাইটটির মধ্যে এটির নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর পরে আপনি এই ওয়েবসাইটটির এই ইন্টারপ্রাইজে চলে আসবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কাজের অফার আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই প্রথম রয়েছে আর্ন মানি এখানে প্রায় অনেকগুলো কাজের অফার রয়েছে পাশাপাশি সার্ভের কাজ রয়েছে এবং অফার ওয়ালস এর কাজ রয়েছে অ্যাডস এর কাজ রয়েছে কন্টেস্ট এর কাজ রয়েছে আর আপনার যদি ব্লগ সাইট অথবা কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করার অপরচুনিটি পাচ্ছেন এবং আরো একটি প্লাস পয়েন্ট হচ্ছে এখানে এফিলিয়েট মার্কেটিং করার কিন্তু আর্নিং তারা রেখেছে সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকলো সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পেইড হয়েছে টোয়েন্টি ডলার এবং তেরোশো চোদ্দ জন মেম্বার কিন্তু অলরেডি এখানে কাজ করছে এবং পাশাপাশি কিন্তু অনলাইনে ইউজার রয়েছে ফর্টি ফাইভ প্লাস এবং কি কি অপশন আপনি কাজ করতে পারবেন এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স দেওয়াই রয়েছে offers contest affiliate money many more এবং পাশাপাশি কি কি অপরচুনিটি আপনি এখান থেকে পাবেন সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং Perfect Money Payeer bitcoin skill মাধ্যমে আপনি আর্নিং গুলো উইথড্র করে নিতে পারেন সো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনাকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে সাইন আপ করতে হবে তার মানে একটি রেজিস্ট্রেশন তৈরি করতে করতে হবে সো সেই জন্য আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন এখানে first name email address confirm email address referral এফর username password confirm password এবং এর একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন সেই ক্যাপসাটি আপনি ফিল আপ করবেন ক্যাপসাটি অনেকেই ফিল আপ করতে পারেন না সেটি আমি দেখাচ্ছি U G F double X রয়েছে এরপর এখানে ছোট্ট স্যাক বক্স রয়েছে স্যাক বক্সে ক্লিক করার পরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে সরাসরি আপনার কাছে একটি মেইল চলে যাবে সেই মেইলের মধ্যে আপনি দেখতে পাবেন যে এখানে ডিটেলস দেওয়া রয়েছে এরপর যে কাজটি করতে হবে সেটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে লগ ইন এর মধ্যে ক্লিক করতে হবে আমাকে এখানে ওয়েলকাম জানিয়েছে লগ ইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে ফেলতে পারেন যেহেতু আমার অলরেডি লগ ইন করা আছে সুতরাং আমার এইভাবে দেখাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন সো এখানে কিন্তু আপনি আপনি অনায়াসে ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই সো যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে প্রথমে যে কাজটি করবেন আপনি এই সেটিংসে যাওয়ার পরে আপনি আপনার পেমেন্টটা অ্যাড করে নেবেন তার মানে পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো এই ওয়েবসাইটে তো আমার সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট করা সুতরাং আমার এখানে সবকিছু ব্যালেন্স কিন্তু জিরো দেখাচ্ছে পারচেজ ব্যালেন্স পেন্ডিং উইথড্র সব কিছু কিন্তু দেখাচ্ছে আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই এভাবে দেখাবে এবার চলে আসি যে এ ক্লিক করার পর আপনি আপনার পেমেন্ট টু পেমেন্টের যে মেথড সেই মেথডটা কিভাবে অ্যাড করবেন সেটির জন্য এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে আমি ইতিমধ্যে দেখিয়েছি পারফেক্ট মানি রয়েছে পেয়ার রয়েছে কয়েন্স টু সেন্ড রয়েছে তারা যদিও বিটকয়েন দিয়েছে স্ক্রিল রয়েছে তারা কিন্তু এখনো অ্যাড করেনি আপাতত এই তিনটি অপশনের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটুকু নিতে পারবেন সো পেয়ার যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনাকে সরাসরি গুগলে চলে যেতে হবে গুগলে সার্চ দিবেন পেয়ার লিখে পেয়ার লিখে যখন সার্চ দিবেন তখন আপনি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করার অপশন পাবেন অ্যাকাউন্ট তৈরি করার option step two step one two three তিনটি অপশন পার করতে হবে প্রথমত ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি আপনি আপনার মেল চেক করবেন আমি মেল চেক করছি জাস্ট আপনি যারা নতুন রয়েছে তাদের জন্য এই অপশনটি আমি দেখাচ্ছি কেননা অনেকেই বুঝে না যে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় যে অ্যাকাউন্ট ক্রিয়েশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি পেয়ারে ক্লিক করছি পেয়ারে ক্লিক করার পরে আপনাকে কিন্তু লগ করতে হবে সো লগ করার পরে আপনি অনায়াসে কিন্তু এই ইন্টারপেজের মধ্যে ঢুকে যাবেন আশা করি পেয়ারের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আমি আর বিস্তারিত দেখালাম না আপনি অনায়াসে কিন্তু এই পেয়ারের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে যখন আপনি লগ করবেন লগ করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে সো প্রথমে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন পি দিয়ে শুরু এই পি দিয়ে শুরু এই কোডটি আপনি কপি করবেন কপি করার পরে সরাসরি আপনি মূল ইন্টারফেসে চলে যাবেন তার মানে আপনি যে পেয়ার মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেটি এরপর আর কিছুই করতে পারবেন সরাসরি নিচে চলে আসবেন এখানে যে পাসওয়ার্ড দিয়ে পেয়ার অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দিবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে একটি এই ধরনের মেসেজ শো করবে your personal settings are successfully update তার মানে আপনি আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলেছেন আশা করি বুঝতে পেরেছেন এই কাজটুকু আপনি অনায়াসে করে ফেলতে পারবেন তো ভিউয়ার আপনি ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং স্টেপ বাই স্টেপ আমার পিটিসি বিএসসি সাইট এবং ফ্রি বিটকয়েন ওয়ালেট এর যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি আপনি দেখেন এসে আর্নিং করতে পারবেন বেশি বেশি ভিডিওটি শেয়ার দিন যাতে আপনার মতো সবাই উপকৃত হতে পারে সো এবার কাজ করার পালা কিভাবে কাজ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি সো প্রথমে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করবেন অ্যাড করার পরে কিভাবে আপনি কাজ করবেন সেটি এবার দেখাচ্ছি এরপর আমি দেখাবো কিভাবে উইথড্র নিতে হয় সো এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে সবচেয়ে সহজ যে অপশনটি সেটি হচ্ছে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ভিউয়ার্স এর মধ্যে আপনি ক্লিক করবেন ভিউয়ার্স এ ক্লিক করার পরে আমি নেক্সট ইন্টারভিউতে চলে যাব নেক্সট ইন্টারভিউতে আসার পরে আমার একটি এখানে একটু অপেক্ষা করতে হবে you have about zero advertisement today এখানে একটি মেসেজ শো করছে জাস্ট আপনাকে এই পেজের মধ্যে আসতে হবে পেজে আসার পরে আপনি এখানে বেশ কয়েকটি অ্যাডস দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাডস রয়েছে তারপর এখানে একটি অ্যাডস রয়েছে এখানে একটি অ্যাডস রয়েছে বেশ কয়েকটি অ্যাডস রয়েছে এবং নির্ধারিত অ্যামাউন্টটুকু আপনি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনাকে এখানে বুঝে বুঝে সময় দিতে হবে অনেকগুলো অফার কিন্তু এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে জাস্ট আপনাকে সময় দিতে হবে জাস্ট আমি একটু দেখাচ্ছি যা এই এটি ওপেন করছি ওপেন করার পরে আমাকে নেক্সট এটি ইন্টারপেজে নিয়ে আসবে এই ইন্টারপেজে আসার পরে জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে অ্যাডটুকুতে আমি যখন ক্লিক করেছি দিচ্ছি ক্লিক করার পরে নির্ধারিত সময়ের পর এখানে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন click here upside down picture এখানে একটি উল্টো পিকচার রয়েছে জাস্ট আপনাকে সেই পিকচারের মধ্যে ক্লিক করতে হবে সো এটি একটি উল্টো পিকচার জাস্ট ওয়েট করতে হবে এটিতে ক্লিক করার পরে thanks for watching thanks for watching হওয়ার পরে আপনি একটু জাস্ট এটি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি থাকলো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যে অ্যাডটি দেখবেন সেটি কিন্তু হাইড হয়ে যাবে প্রথম অ্যাডটি কিন্তু শো হয়নি সুতরাং এটি এভাবে দেখাচ্ছে যে এটিতে আমি কাজ করছি এবং এই নির্ধারিত অ্যামাউন্টটুকু অ্যাড হয়েছে কিনা জাস্ট আমি আপনাদের সাথে এবার শেয়ার করব অ্যামাউন্টটুকু অ্যাড হয়েছে কিনা আমি জাস্ট আমি আমার মাই অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছি মাই অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পরে সরাসরি আমি একটু স্ক্রলিং করে চলে আসছি এই যে এখানে দেখতে পাচ্ছেন zero point zero zero one dollar কিন্তু আর্নিং হয়েছে যেটি অ্যাড হয়েছে অলরেডি সুতরাং আপনি এখানে অনায়াসে কিন্তু এই ওয়েবসাইটটিতে ছোট ছোট কাজগুলো করে আর্নিং করতে পারবেন আমি আরও একটি দেখাচ্ছি জাস্ট আপনাকে এখানে আরেকটি অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে সেটি আমি ওপেন করছি ওপেন করার ফলে সেটি কিন্তু ওপেন হচ্ছে না যে ওয়েট অ্যাডভার্টাইজগুলো অ্যাড হবে তার মানে শো হবে সেগুলোতে কিন্তু আপনি কাজ করতে পারবেন এটিতে আমি ওপেন করছি ওপেন করার পরে আপনি বেশ কয়েকটি অফার এখান থেকে পাবেন তার মানে মানে আপনি স্টেপ বাই স্টেপ এই অ্যাপগুলো দেখবেন অ্যাপগুলো দেখার পর এগেনস্টে কিন্তু আপনি অনায়াসে কিন্তু আর্নিং করতে পারবেন আশা করি আপনাকে বুঝাতে পেরেছে সো এইভাবে কিন্তু অ্যাপগুলো দেখে দেখে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে সো এটি গেল একটি অপশন এরপরে দ্বিতীয় অপশনটি সেটি রয়েছে অফার ফর অল সেটিতে আমি ক্লিক করছি এটি নতুন ট্যাব ওপেন করছি নতুন ট্যাব ওপেন করার পরে নির্ধারিত যে সময়টুকু আপনাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনি অবশ্যই এটি উল্টা পিকচার পাবে যেটি আমি অলরেডি দেখিয়েছি সো আপনাকে অপেক্ষা করতে হবে সেই পিকচারটি আসা পর্যন্ত সো এইভাবে কিন্তু আপনি আপনার কাজগুলো অনায়াসে এখান থেকে করে নিতে পারবেন জাস্ট একটু সময় নিচ্ছে সময় নেওয়ার পরে আপনার সামনে একটি উল্টা পিকচার অ্যাড হবে অফার্স ফর অল এর মধ্যে যখন ক্লিক করেছি ক্লিক করার পরে বেশ কয়েকটি কিন্তু অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাড এই লাস্টের যে অ্যাডটি রয়েছে সেই অ্যাডটিতে আমি ক্লিক করছি ক্লিক করার পরে আমাকে নেক্সট একটি ইন্টারপেজে নিয়ে যাবে এখানে লেখা রয়েছে ওয়েট প্লিজ আমাকে ওয়েট করতে বলছে জাস্ট আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনি একটি পিক্সেল পাবেন এই ওয়েট করার এগেনস্টে পিক্সেল পাওয়ার পরে আপনি কি করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা আপনার কাছে হয়তো বোরিং লাগতে পারে কিন্তু দিন শেষে লাভ আপনারই হবে যদি আপনি ফ্রিতে আর্নিং করতে চান তো এখানে click the upside down pixel এখানে বিপরীত একটি পিক্সেল চলে আসছে সেটি আপনাকে ক্লিক করতে হবে সো এখানে সবগুলো সোজা পিক্সেল এটাও এটাও এটাও এটাও এটাও এবং এটি মোটা সেটিতে আমি ক্লিক করছি please wait thanks for watching অর্থাৎ আপনার কাজ হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনি কাজগুলো করে করে অনায়াসে আর্নিং করতে পারবেন সো আমার টোটালি uh, ছিল কিন্তু zero point zero zero one dollar আগে এবার আমি একটু রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরে আমার কতটুকু হয় সেটি আমি uh, আপনাদের সাথে দেখাচ্ছি এই যে um, কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এইভাবে কিন্তু কাজগুলো করে করে কিন্তু আর্নিং করতে পারবেন অনায়াসে এইভাবে এই কাজটুকু এখানে একটি দুটা তিনটা চারটা পাঁচটা আমি এটি uh, করেছি বাকি পাঁচটা কিন্তু আপনি করে এখান থেকে আর্নিং গুলো অ্যাড করে নিতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে কাজ করবেন সেটি এবার আমি নেক্সট অপশনের মধ্যে চলে যাচ্ছি অ্যাডস এ আবারও আসলাম বিটস ওয়াল বিটস ওয়াল যেটি রয়েছে অ্যাডস প্লাস ভিডিও দেখতে হবে সেটিতে আমি ক্লিক করছি ক্লিকে ক্লিক করার পর আমাকে নেক্সট একটি ইন্টারপেজে নিয়ে যাবে এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে সময় দিতে হবে যেহেতু আপনি ফ্রিতে আর্নিং করতে চাচ্ছেন তাহলে আপনার মনে রাখতে হবে আপনার ইনভেস্ট হচ্ছে সময় বা ধৈর্য অনেকে কিন্তু ধৈর্য রাখতে পারেন না বিভিন্ন ধরনের কারণে বা অজুহাতে কিন্তু আপনি তাদেরকে পরামর্শ দিব যদি আপনি সত্যি অনলাইন থেকে আর্নিং করতে চান ফ্রিতে আপনার জন্য এটি হচ্ছে বেস্ট অপশন সো আশা করি আপনি বুঝতে পেরেছেন এটি লোড হতে থাকুক লোড হওয়ার পরে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে এটি সাতোশির কাজ জাস্ট আপনাকে এখানে ভিজিট করতে হবে এই নির্ধারিত সাতোশিটুকু পাওয়ার জন্য সাতোশির ব্যাপারে কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি আশা করি সেই ভিডিওগুলো দেখে আসলে আপনি সাতোশির ব্যাপারটা বুঝে বুঝতে পারবেন এবার নেক্সট যে অপশনটি সেটিতে আমি চলে যাচ্ছি যেটি রয়েছে সেটি হচ্ছে এসকিপি অ্যাডস এটিতে আমি ক্লিক করছি ক্লিক করার পরে আমাকে নেক্সট এটি ইন্টারপেজে নিয়ে যা নিয়ে যাবে সো এখানে আসার পরে এভাবে কিন্তু কাজগুলো আপনি করতে পারবেন কি কি অ্যাডস রয়েছে আমরা জাস্ট একটু এক নজরে দেখি এখানে বেশ কয়েকটি অপশন অপশন রয়েছে এই কাজটুকু করলে অর্থাৎ ভিজিট করলে কিন্তু আপনি এখানে নির্ধারিত সেন্টটুকু পেয়ে যাবেন এভাবে ছোট ছোট অফারগুলো নিয়ে বা খাস করে আপনি দিন শেষে আপনি বড় ধরনের একটি অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো আমি চারটি দেখালাম এবার চলে আসি কনটেস্ট কনটেস্টের মধ্যে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি আপনি মিনিমাম পনেরো ডলার আর্নিং করেন তাহলে অনায়াসে কিন্তু আপনি কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন এবং এখানে টাইমিং টাইমিং কাউন্ট হচ্ছে আপনি কতদিন পর পর কন্টেস্টগুলো পাবেন সেটি কিন্তু টোটাল বিস্তারিত শো করছে সুতরাং অনেকেই কিন্তু আপনি অনেকেই আর্নিং করছে এবং আমি যে পরিমাণটুকু আর্নিং করেছি এই যে আমার নামটা শো করছে এবং পাশাপাশি আমি টোটাল আর্নিং যেটি করেছি সেটি কিন্তু এখানে শো করছে করছে এইভাবে যদি আপনি fifteen dollar price fifteen dollar পর্যন্ত আর্নিং করতে পারেন তাহলে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন এবার চলে আসে অফার ওয়ালস এর মধ্যে অফার ওয়ালস এর মধ্যে বেশ কয়েকটি অফার ওয়ালস রয়েছে ছোট ছোট কাজ যেগুলো আমি দেখিয়েছিলাম যে অ্যাডস এর মধ্যে সেই কাজগুলো কিন্তু এখানে রয়েছে এবং ভিন্ন আঙ্গিকে সুতরাং এই কাজগুলো করে কিন্তু আর্নিং করতে পারো সো আমি একটু দেখাচ্ছি যে ওয়ান অ্যাডস ওয়ান অ্যাডস এর মধ্যে আমি ক্লিক করছি ওয়ান অ্যাডস এর মধ্যে ক্লিক করার পরে কি হয় সেটি দেখাচ্ছে অনেকেই মনে করতে পারেন এগুলো ভুয়া আসলে ভুয়া নয় যে আপনাকে বিশ্বাস করতে হবে কারণে বিশেষ মেলায় বস্তু তর্কে বহুদূর এগুলো আপনাকে করতে হবে এই জন্য যে আপনি যদি ফ্রিতে আর্নিং করতে পারেন করতে চান আর আপনি যদি পেইডে করতে পারেন সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার যদি আপনি পেইডে চান সেটি আমার বলার কিছু নেই তবে আপনাকে ফ্রিতে আর্নিং করে আর্নিং এগিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাবো এখানে সার্ভের কাজ রয়েছে আমি সার্ভেতে ক্লিক করছি তার সার্ভেতে ক্লিক করার ফলে বেশ কয়েকটি সার্ভের কাজ আপনি দেখতে পাবেন আপাতত কিন্তু সার্ভের কাজ নেই আমার গতকাল এটিতে সার্ভে আমি দেখিয়েছিলাম আশা করি আপনি সেই সার্ভে কাজগুলো এখানে সার্ভেতে ক্লিক করে দেখতে পাবেন সো এখানে স্টিল নাম যে কাজগুলো দুটো রয়েছে এই কাজটুকু কাজটুকু করলে সেন্ট এবং থ্রি সেন্ট কিন্তু অনায়াসেই পাবেন এটি একটি কুইজের কাজ আশা করি সেটি করতে পারবেন এবার চলে আসি সার্ভেতে আমি ক্লিক করছি সার্ভেতে ক্লিক করার পরে এখানে সার্ভের কি কি কাজ রয়েছে জাস্ট একটু দেখাচ্ছি অনেক সময় কাজ বেশি থাকে অনেক সময় কাজ থাকে কাজ কম থাকে আশা করি আপনি অবশ্যই ধৈর্য ধরে এই ওয়েবসাইটটিতে কাজ করবেন কাজ করে অনায়াসে কিন্তু আপনি আর্নিংগুলো করতে পারবেন সো এ হচ্ছে মোটামুটি আলোচনা এরপর আর্ন মানিতে ক্লিক করছে আর্ন মানিতেও কিন্তু বেশ কয়েকটি অপশন রয়েছে আপনি কিন্তু এই কাজগুলো করে শেষ করতে পারবেন না সো এখানে হট অফার কি রয়েছে নর্মাল অফার কি রয়েছে আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার চলে আসে কিভাবে আপনি এখান থেকে পেমেন্টগুলো উইড্র নেবেন উইড্র করার জন্য সরাসরি আপনি মূল ইন্টারপেজে চলে আসবেন তার মানে আপনি যে ইন্টারপেজে ছিলেন সেই ইন্টারপেজে আপনি চলে আসবেন সেটির জন্য এই যে এটা এখানে উইডো দেখতে পাচ্ছেন উইডোতে আমি ক্লিক করছি উইডোতে ক্লিক করার পরে মিনিমাম কিন্তু টু ডলার হলে আপনি অবশ্যই এখান থেকে উইডো নিতে পারবেন সো কিভাবে পেমেন্ট পেমেন্টটুকু নেবেন সেটি আমি দেখিয়েছি যে পেইয়ার মাধ্যমে আপনাকে সর্বপ্রথম পেইয়ার এই যে কোডটি রয়েছে সেই পেইয়ার পেইয়ারের কোডটি আপনি অবশ্যই এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে আপনার পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে যাবে যখন পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে যাবে তার মানে পেয়ারটি সেই পেয়ারের পেমেন্ট ওটুকু আপনি আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবে সেটির নাম হচ্ছে cash wallet BD dot com cash wallet BD dot com এটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং যে কোনো মেথডে আপনি এখানে ওয়েব মানি রয়েছে পারফেক্ট মানি রয়েছে নগদ রয়েছে বিকাশ রয়েছে এই যে পেয়ার দেখতে পাচ্ছেন পেয়ার আপনি সিলেক্ট করে দিবেন আপনি পেয়ার থেকে কিভাবে নিতে চান নগদে বিকাশ অথবা রকেটের যে কোনো একটি অপশনে আপনি এখানে থেকে নিতে পারবেন এবং এক ডলার সমান বর্তমানে eighty three dollar eighty three টাকা দিচ্ছে আপনি এক ডলার হলে অনায়াসে এই টাকাটুকু আপনি আপনার ওয়ালেটে তার মানে বিকাশ পার্সোনাল অথবা রকেট অথবা নগদের মধ্যে নিয়ে আসতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি এখান থেকে টু ডলার হলে উইড্রোটা নেবেন সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি রয়েছে বেলাইকনে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video. Till then, take care.